আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে জুলাই মাসের ছয় তারিখ সোমবার সকালবেলা গ্রামের পরিবেশটা কেমন আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা দেখেন চারিদিকে শুধু পানি আর পানি বর্ষাকাল এখন শুকনো সময়ে জমি জায়গাগুলো সব সময় শুকনো থাকে দেখেন স্নিগ্ধ সকালবেলা শুকনো গ্রামের সকালবেলা প্রকৃতির সাথে আমরা অনেকে সিলেটের রাতারগুলি গিয়েছিলাম এখন এটা রাতারগুলোর মতো হয়ে গেছে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মাছ মাছ তো এখন দেখা যাচ্ছে না এখানে মাছের পোনা দেখা যাচ্ছে সম্ভবত এটা টাকি মাছের পোনা এখান থেকে আমরা দূর থেকে আপনাদেরকে দেখাতে পারতেছি না ক্যামেরায় আমাকে একটু কাছে যাই দেখাইতে হবে আমাকে পানিতে নামতে হচ্ছে আপনাদেরকে মাছের পোনা দেখানোর জন্য দেখেন রাতারগুলোর ফানের মতো হায় হায় মাছগুলো দূরে চলে গেছে আমাকে দেখে আপনাদের দুর্ভাগ্য না এখনো আছে কিন্তু ছোট ছোট মাছ টাকি মাছের পোনা এগুলা দেখেন আপনারা দেখেন কিনা এই যে পানির মধ্যে এগুলো টাকি মাছের পোনা কিলিবিলি করতেছে আপনারা দেখছেন না যাই না এইগুলো সবগুলো টাকি মাছের পোনা খুব সাবধানে আপনাদের দেখাচ্ছি পানি নৌকা ছেড়াগুলোরা চলে যাচ্ছে একটু দূরে দূরে চলে যাচ্ছে আমার থেকে জঙ্গলের দিকে এই যে অনেকগুলো টাকি আছে পোনা ছোট ছোট পোনা অনেক পানি চারদিকে পানি